নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা পাই নেটওয়ার্কের কেওয়াইসি সংক্রান্ত একটা আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি পাই নেটওয়ার্কের কেওয়াইসি সংক্রান্ত একটা নতুন আপডেট এসছে এই আপডেটটা নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট এই ধরনের আপডেট আমরা প্রায় নিয়ে আসি তাই যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবার আগে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে যুক্ত হতে পারেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে আপনার কথা লিখতে পারেন এবং টুইটারে আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ফেসবুকে একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানেও চাইলে যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি পাই নেটওয়ার্কের এসি সংক্রান্ত যে আপডেটটা রয়েছে যে নিউজটা রয়েছে সেটা আমি অলরেডি ওপেন করে রেখেছি এটা আপনাদের সাথে শেয়ার করার একটা বিশেষ কারণ রয়েছে কারণটা হচ্ছে এখানে যখন নিউজ দেখতে পাবেন আপনারা হয়তো অনেকে এটা বুঝতে পারবেন না যে আসলে আমরা যারা বাংলা ভাষাভাষী অথবা বাঙালি অথবা ইন্ডিয়ান তাদের জন্য বিষয়টা কি হতে যাচ্ছে আর সেই সাথে সাথে আমি এটার সিসি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব অর্থাৎ এটা ট্রান্সলেশন দিয়ে দিব যারা ভিন্ন ভাষাভাষী আছেন আছেন যাদের জন্য ওয়াইসি প্রসেসটা জানা ইম্পর্টেন্ট তাদের জন্য আমি সিসি দিয়ে দেবো আপনারা এটা দেখে নিতে পারবেন আর যারা আমরা বাংলা ভাষাভাষী রয়েছি অর্থাৎ বাঙালি অথবা ইন্ডিয়ান রয়েছি আমাদের জন্য কি হতে যাচ্ছে এই কে ওয়াইসি রাউন্ডে সেটা একটু আমরা এখান থেকে জেনে নেব এখানে লিখেছে hi global Bee lovers good news about Bee network keeps popping up recently future connections and reward events have been achieved and in the meanwhile our global bees will soon exist twenty million এখানে শুধু একটা বিষয় আমাদেরকে সুখবর হিসেবে দিচ্ছে সেটা হচ্ছে প্রায় বিশ মিলিয়ন মানুষ ইতিমধ্যে কিন্তু বি মাইনিং করছে অ্যানাদার গুড নিউজ আরেকটা ভালো সংবাদ যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো is that now uh, new round of KYC is about this uh, to start uh, next week পরবর্তী সপ্তাহে অথবা অর্থাৎ সামনের সপ্তাহে পাইয়ের যে কেওয়াইসির নতুন রাউন্ড সেটা শুরু হতে যাচ্ছে এখানেই শেষ নয় এটা দেখে স্কিপ করবেন না ভিডিও ভিডিও কন্টিনিউ করতে থাকুন কারণ এই কথাটার পেছনে আরও কিছু কথা আছে যেটা আমাদের জানা বাধ্যতামূলক this time more identity documents of more countries will be accepted for the KYC এই সময় পাই সরি বিয়ের কেওয়াইসির জন্য আমাদের আরও অনেক আইডেন্টিটি ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব। আমরা জানি যে এর আগে বিয়ের যত কেওয়াইসি হয়েছে সেগুলো পাসপোর্ট দিয়ে অ্যাটেন্ড করা গেছে পাসপোর্ট দিয়ে কেওয়াইসি সাবমিট করা গেছে এখন তারা বলছে যে আমরা আরও অন্যান্য যে আইডেন্টি ডকুমেন্টস আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব। Please check the following list এখানেই হচ্ছে কথা নিচের লিস্টটা আমরা চেক করব and get prepared before head অর্থাৎ নিচে কি বলছে এটাই আমাদের এখন মেইন জানার বিষয় আমরা জানলাম যে এখান থেকে আমরা কিন্তু আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে ইত্যাদি দিয়ে কেওয়াইসি করার সুযোগটা পাচ্ছি কিন্তু আসলেই আমরা কি পাচ্ছি point number one identity card of Turkey খেয়াল করুন এখানে কয়েকটা দেশ কিন্তু স্পেসিফিক উল্লেখ করা হয়েছে যার মধ্যে আমি অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু নেই এখানে লিখেছে আইডেন্টি কার্ড অফ তুর্কি তুর্কির আইডেন্টি কার্ড সাপোর্ট করবে national identity card of Brazil ব্রাজিলের আইডেন্টি কার্ড সাপোর্ট করবে আইডেন্টি কার্ড অফ ফিলিপাইন ফিলিপাইনের আইডেন্টি কার্ড সাপোর্ট করবে এনআইএন অর্থ ন্যাশনাল কার্ড যেটা রয়েছে নাইজেরিয়ার এটা সাপোর্ট করবে identity card of China mainland চায়নার যে আইডেন্টি কার্ড আছে এটা সাপোর্ট করবে দেন বলেছে identity card of Indonesia ID card of Jordan national identity card of UK এই যে UK Jordan Indonesia mainland Nigeria Philippines Brazil and Turkey এই কয়েকটা দেশের আইডি কার্ড দিয়ে তারা কেওয়াইসি ভেরিফাই করতে পারবে অনলি এই আটটা দেশ এর বাইরে যারা আছে তাদের জন্য লিখেছে in addition to the above eight countries Bee lovers from other countries and regions can still use international passport for the KYC এই যে এর বাইরে যে দেশগুলো আছে তারা ওই যে সিস্টেমে আগে হচ্ছিল পাসপোর্ট দিয়ে ভ্যালিড পাসপোর্ট দিয়ে সেই সিস্টেমে কেওয়াইসিতে অ্যাটেন্ড করতে পারবে তারা এখনই এই আটটা দেশের বাইরে যেসব দেশগুলো রয়েছে যেসব দেশ থেকে আমরা বি মাইনিং করছি এসব দেশ থেকে এখনই অন্যান্য আইডেন্টি ডকুমেন্ট অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কেওয়াইসিতে অ্যাটেন্ড করা যাবে না কেওয়াইসির এই প্রসেসটা শুরু হবে সাতাশ জুন থেকে চলবে ছয় জুন পর্যন্ত তবে আমাদের জন্য এখানে সুখবরটা হচ্ছে যেহেতু তারা একটা ভার্সন লঞ্চ করেছে যেখানে আইডি কার্ড সাপোর্ট করা হচ্ছে এটা পরীক্ষামূলক লঞ্চ করা হয়েছে এটা যদি সাকসেস হয় এর পরে আপনারা জানেন যে পাই যারা মাইনিং করছিলাম আমরা হিউজ পরিমাণ কেওয়াইসি কিন্তু করার সুযোগ এখন পাচ্ছি ঠিক সেই রকম যদি তাদের এই তারা যে পরীক্ষামূলক যে কেওয়াইসির আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করার সুযোগটা দিল এটা যদি তাদের সাকসেস হয় এরপরে আমরা বিতেও র্যান্ডমলি আমরা হচ্ছে কেওয়াইসিতে আইডি আইডি কার্ড দিয়ে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করার সুযোগ পাবো সেই পর্যন্ত অপেক্ষা করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সাথে থাকুন সব সময় আমরা নিয়ে আসবো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংবলিত সেই পর্যন্ত ভালো থাকবেন